আলাইকুম আমি আবুল হোসেন শিমুল ইউআই স্টুডেন্ট আমি ইউআই সন্ধান পেয়েছি দুই হাজার সতেরো ষোলো অক্টোবর থেকে আমার ওয়াইফের মাধ্যমে তারপর এখানে এসে একটি সেমিনার পার্টিসিপেট করি সেমিনারে তখন সাদা হোসেন স্যার ছিলেন সাদা হোসেন স্যারের সেমিনারে উদ্বুদ্ধ হয়ে আমি সিদ্ধান্ত নেই যে আমি কোর্সে অ্যাডমিশন দেব তা আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স স্টার্ট করি গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষ পথে আমি এখানে একটি অফার পেলাম যে নীলিমা ম্যাম আমাকে একটি অফার করছিল যে একটা স্পেশাল ইয়ে আছে ভিডিও এডিটিং কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন তা আমি গ্রাফিক ডিজাইন কোর্স চলাকালীন অবস্থায় আমি ভিডিও এডিটিংয়ে অ্যাডমিশন নেই গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করে দুই তিন মাস অ্যাডভান্স কাজ করার ফলে তারপরে ভিডিও এডিটিং কোর্স স্টার্ট করি ভিডিও এডিটিং মূলত আমার প্রফেশনের সাথে রিলেটেড আমি একটি প্রাইভেট টিভি চ্যানেলে আছি তো আমার কোর্স করার মূলত ইয়ে হলো যে সবসময় একই ধরনের কাজ করছি একদমই এসে গেছিল তারপর কোর্সের যখন স্টার্ট করবো একটা ধারণা ছিল যে কি হবে না হবে একটা ধারণা ছিল যখন স্টার্ট করি কোর্সগুলি তখন দেখলাম যে আমার প্রফেশনের বাহিরে নতুন নতুন কিছু আমি পাচ্ছি তখন এই পাওয়ার ভিতরে আমার একটা নতুন একটা উদ্যমতা চলে আসছে কোর্সগুলি শেষ করে যখন লোকাল মার্কেটে কাজ করতে যে নতুনত্ব একটা দিতে পারছি মনে হয় তারপর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন ফ্রিলান্সার ডট কমে আমি মূলত কাজ করি কারণ ফ্রিলান্সার ডট কমে কিছু সময় রিল্যাক্স থেকে কাজ দেওয়া যায় যেহেতু আমি প্রফেশনে সময় দিতে হয় প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা আমার সময় দিতে হয় এর বাহিরে গিয়ে আমাকে কাজ করতে হয় তো আমি কন্টেস্টে পার্টিসিপেট করি তো মাসাল্লাহ আমার কন্টেস্টে সফলতা এসেছে তো আমি ইউআই ল্যাবে কোর্স করার ফলে আমার কাছে এইটুকু মনে হলো যে কোর্স চলাকালীন অবস্থায় আমি যা পেয়েছি পরবর্তীতে আমি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কাজ করতে গিয়েছি তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি ধৈর্য সহকারে নেওয়ার চেষ্টা করেছি যে ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্ট একটা কাজ দেখা আমাকে দশ পনেরো বিশ বারো কারেকশন দিয়েছে তারপর আমি ধৈর্য সহকারে নিয়েছি কারণ হলো যে আমি এখানে সফলতা আনার জন্য তো আমি চেষ্টা চালিয়ে গেছি কোর্স শেষে যখনই প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলাম তখনই এটা গভীরতা বুঝে তখন রিয়েলাইজ করলাম যে আসলে কোর্সগুলা কি এ থেকেই আমার কাছে তখন আমার কোর্সের মেন্টরদের গুরুত্ব আমার কাছে বেড়ে গেছে কোর্সের গুরুত্ব বেড়ে গেছে তো আমি এখন মার্শাল্লাহ লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে যাচ্ছি আমি আমার চেষ্টাগুলি অব্যাহত রাখছি এবং ইউআই ল্যাব আমার কাছে মনে হল যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রক্ষা করে কারণ আমাদের যখন স্টার্টিংয়ে বলা হলো লাইফ টাইম আমরা একজনকে সাপোর্ট পাবো আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন একজন বায়ার আমাকে একটা লাইফ দিল তখন আমি একটা অ্যাপ্লিকেশন বুঝতেছিলাম না তখন আমি মিশু স্যারের কাছে আমি একটা মেসেজ টেক্সট দিলাম তার সাথে মিশু স্যার আমাকে রিপ্লাই দিয়ে আমাকে এটা অ্যাপ্লিকেশন সাথে সাথে বলে দিয়েছে তো এই ধরনের সাপোর্টগুলি ওই ল্যাব থেকে পাই সবসময় এবং ইউআই ল্যাব আমাদের বলছিল প্রত্যেক মাসই একটি স্পেশাল ক্লাস হবে এবার আমরা সেটা পাচ্ছি তো আমি সর্বোপরি নতুনদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আমি প্রফেশনে দশ বারো ঘন্টা সময় দেওয়ার পরও আমি ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেটে আমি আমার চেষ্টা অব্যাহত রাখছি তো নতুনরা হয়তো একটি কোর্স তিন মাস চার মাস বা ছয় মাস হতে পারে এটাই শেষ না একটা বেসিক ধারণা প্র্যাকটিক্যাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই চেষ্টা ধারাবাহিকতা রাখতে হবে কখনো ব্রেক দেওয়া যাবে না প্রতিদিন কাজ করার এই মন মানসিকতা থাকতে হবে যতই আপনি ব্যস্ততা থাকেন না কেন পিসিতে ন্যূনতম সময় পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হলেও বসতে হবে এই কমিটমেন্ট রাখতে হবে এবং এই কমিটমেন্ট যদি ধারাবাহিকতা রাখা যায় তাহলে ইনশাল্লাহ সাকসেস আসবেই তো পরিশেষে এটুকু বলবো ইউআই ল্যাবের সকল কর্মকর্তা কর্মচারী সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সৌদ্য শাহাদ স্যার কথা বলছিল যে লার্ন করলে আর্ন হবেই তো আপনারা যারা আসছেন এখানে লার্ন করবেন লার্ন করলে আর্ন অটোমেটিক হয়ে যাবে আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমার চেষ্টাটা অব্যাহত রাখতে পারি সালামু আলাইকুম